সো আল্লাহ বাবা সব কেমন ফাঁসা ফাঁসা ভালো তো চলে আসুন তোমাদের একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে অ্যান্ড এই ম্যাচটা দেখতে পাচ্ছি অনেক বড় হইতে চলে তো ভিডিওটাও তো সে দারুণ একটা ভিডিও হবে তো এই ম্যাচে অলরেডি আমার পনেরোটা কিল হয়েছে অ্যান্ড শেষ ম্যাচ বোয়া হয় না না হয় সেটা দেখতে থাকো অ্যান্ড দেখা যাক আজকে ম্যাচটা কেমন হচ্ছে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে আমরা নেমে পড়েছি পিকে তো আমাদের ফ্যালকো না তার কারণে আর একজন আসতে পারে নাই সেজন্য ফ্যালকো নাই এই কারণে একটু টাফ হয়ে গেছে তো দেখা যাচ্ছে পিছনে নামছে কি এখানে নামছে কই গেল কাউকে তো দেখা যায় না এখানে ওই দেখো যে এই দেখো সামনে একটা চলে আসছে অলরেডি আর একটা বাইরে চলে গেল তো ওকে হেডশট বাইরেটা কই গেল দেখা যাক এই দেখো এ আসেনি তো মানে আমার কাশিটা ঠিক হইতেছে না খুব প্রবলেম আছে তো এখানে আর একটা ম্যাম ওকে শেষ অ্যান্ড <coughs> তো দুটোটায় কনফার্ম দেওয়া দিই তো দুটাই ছিল মানে গত আচ্ছা। সোমবার গ্রেজুয়েট স্কোয়াডের এখানে দুটাই ছিল আর বাকিগুলো হয়তো অন্য জায়গায় নামছে তো আশেপাশে থাকার কথা নিচের সাইডে একটা স্কোয়াড নামছিল যত সম্ভব তো চল আগে নিচের সাইডে যায় দেখি যে কেউ আছে নাকি এই সাইডটা না তো অলরেডি একটা উঠে আসছে দেখা যাচ্ছে এখানে হেড দুঃখ হেডশট ভাই চলো কনফার্ম করে দিত তাছাড়া কী হবে না তো যাবো কি বাইরে চলো যাই দেখা যাক কেউ আছে ও ভাই অলরেডি কিনার একটা উঠে আসছে ভাই জি ভাই আগুন হেডশট দিয়ে নক করে দিয়েছে অ্যান্ড সাদা দুটো ওদের অলরেডি চলে আসছে অ্যান্ড একটা রাস করে দিচ্ছে নাকি হ্যাঁ <coughs> যে প্রবলেম পি নাইনটি তো ভাই সহজে মরেই না তাও মরছে অ্যান্ড এরা দুটো বেশ আছে পুরো স্কোয়াডের তো দেখা যাক হেড মারতে পারি কি না ভাই কে কোন দেখছে না আসছে আরে ভাই মারা গেলে আমি কি কনফিউজে থেকে যাবো কি এরা মারতে পারবে নাকি সব কার্ডে মানে র্যান্ডম ম্যান আসতে তো আমাদের স্কোয়াডের একটাই আসতে সব র্যান্ডম প্লেয়ার তো চলে যে পুরো স্কোয়াডটা শেষ করে দিলাম এখানে তো আমার এখানে স্কোয়াড মেরে হলো মাত্র ছটা কিল তো দেখা যাক পুরো ম্যাচে কয়টা কিল হয় তো এখানে আগে কিছু লুটপাতি করলি পুরো স্কোয়াড মারছি কিছু লুটপাতি না করলে হলো তো ঠিক আছে মিডিটা ভাই জি ড্যামেজটা দিয়েছিল তো লুটপাটি শেষে আমরা চলে আসছি ঘুরে ফিরে আবার সেই মার্সেলের ঠিক মানে সব সাইড এখনও ম্যান থাকার কথা তবে সামনে একটা আছে ওয়ান ট্যাপের চেষ্টা মিস তো বেঁচে গেল ভাই দেখা যাক কই গেল এই আমাকে কি দেখছে না ও ভাই ভাই ভাই আমি ভাবছি দেখে নাই কিন্তু তো দেখছি দেখে ফেলেছেন ফ্যাট দিয়েছে তো <coughs> এখন তো আমি এই দেখো পাইছি মানে আমি হারাই ফেলছিলাম যে ওই কই গেছিলাম না বাড়ালে তো আমি সন্দেহ মানে টেনশনে পড়ে গেছিলাম আরে মিস ওই ওই ওই ওই সামনে পিছনে ভাই দুই জায়গা থেকে কেমনে চলো একটা নক অ্যান্ড আর একটা এটা রাশ দিচ্ছে যত সম্ভব ওহো তো এটা দুটো নক দিচ্ছে অলরেডি আমি মেরে দিয়ে একটাক মারবো আর একটা রেখে দেবো দেখি এর যদি মানে আশেপাশে ম্যান থাকলে তো ডিভাইভ দিতে আসবেই ওটারে দেখতে হবে তো কেউ আছে কেউ নাই ভাই মানে পুরো স্কোয়াডটাই অন্য হাতে মরে গেছে তো পুরো স্কোয়াডটাই শেষ এদের তো আগে কিছু লুটপাতিটা করতে হবে ভাই খুবই টাফ হয়ে যাচ্ছে খেলার তো লুটটা কমপ্লিট অ্যান্ড আমি চলে আসছি আবার কুলক টাওয়ারে কুলক টাওয়ারে রিভাইভ ওই পাশটা রিভাইভ চললো মানে রিমনিম ভিলেজ নাকি একটা জায়গা আছে ওখানে রিভাইভ চললো অ্যান্ড কুলক টাওয়ারে তত নামার কথা কেননা ওখান থেকে এখানে প্রায় আসে মানে হ্যাঙ্গার ট্যাঙ্গারেও রিভাইভাল এখানে আসে তো একটা চলে আসছে আরে miss shot knock one tap confirm দেওয়া দিয়ে ও তো একলাই কনফার্ম হবে রঙে একটা ছিল ভাই আর সি পাদ উজি না হাতে চলে আসলে আর একটা গুলি খেলে ওটাই শেষ তোকে লুট করে নি ওটা পরে মারি আর <coughs> হাই রে প্রবলেম তো ওটা আগে ওর মতন লুট করছে কি মেডি <laughs> করছে আমি তো লুটটা করে নিই অ্যান্ড ও কি বের হবে না মার খায় আর বের হবে না তো আর আশে বসে থাকলে আমার চলবে না আমি আশেপাশে যাইতে থাকি ও মানে বের হবে না আমি আর ঠিক তো আমি এই সাইডটা নাবিজি প্ল্যান ধরে চলে আসছি ওই সাইড থেকে অ্যান্ড uh, যত সম্ভব এখানে ম্যান থাকার কথা কেননা এইসব সপ্তাহে অবশ্যই ম্যান থাকে প্রচুর লাগতে এখন জোন টোন থেকে বের হবে তো অবশ্যই ম্যান থাকতে পারে এই গাছে দেখতে পাচ্ছি একটা আছে হেডশট কি লাগবে আরে সি মানে হেডে তুললে বডি চলে আসে এগুলো খুব বিরক্তিকর লাগে তো নিচে আর একটা যাইতেছে হ্যাঁ পাদের মানে ডাই লাগে না গায়ে তো এটা দুটাই ছিল দুটাই শেষ এখানে <coughs> উপরে বিমান যাচ্ছে না গাড়ি যাচ্ছে ভাই বিমান গেল গাড়ি গেলেন সামনে দেখা যাচ্ছে আরও ওয়াল উঠে নিয়ে উপরে কেউ আছে উপরে একটা হেড মারার চেষ্টা করব বাই ওকে বডি শট ও শেষ টাইম হেড শট তো কনফার্ম দিয়ে দিই তো আমার অলরেডি কিল তেরোটা হয়ে গেছে ভাই এখানে অলরেডি তেরোটা কিল হয়ে গেছে আর নিনিমে এখনও মনে হয় কয়টা তেইশটাই নেমে লাইভ আছে তো <coughs> দেখা যাক আর কটা কিল করতে পারি ম্যাচে তো আসলে বেশি টাফ হয়ে যাচ্ছে আবার র্যাংডম প্লেয়ার পড়ছে এই জন্য মানে সাথে রাখছে না একা একা খেলাটাই খুব টাফ হয়ে যাচ্ছে তো আমি এমনি তেমন ভালো খেলতে পারি না তো দেখা যাক কত দূর আগের থাকে ম্যাচটা তো আমাদের ওর সামনে ওটা কত নাম্বার থ্রি মনে হয় ওর সামনে অনেক ম্যান দুটা পুরো স্কোয়াড ওই দিক ফাইট দিছে তো এ দেখো একটা নামছে তো এটা ওয়ান ট্যাপ মারবো একদম সুদা পেছন থেকে যে একটা ওরে ভাই প্রথমটা মিস হয়েছে আন্টির ওটা ওয়ান ট্যাপ লাগছে অবশেষে তো ও একটা নখ দিছে দু নম্বর নক দু নম্বর হলো সামনে আর একটা আছে দেখা যাইতেছে সামনে তো কেবল এই ফাইট করলে এখানে তো থাকতে পারে দেখো সামনে একটা আর সি হেডশটটা পড়ে না ভাই এত লোহান ট্যাপ লাগে না কেন খুব খারাপ লাগে এগুলো তো সামনে শর্ট গান ভাই এ নেট গেছে সি ওকে অবশেষে মরছে আমার তো নেট চলে গেছিলো হঠাৎ করে তো <coughs> আহ কোনো ব্যাপার এ কি উঠে রে ভাই সি সবচেয়ে বিদেশ একটা জিনিস তো কোনো ব্যাপার না এখানে আমার অলরেডি পনেরোটা কিলো হয়ে গেছে অ্যান্ড এখানে ম্যান ছিল এই রুমে তো আগে আশেপাশেটা দেখতে হবে মানে পিছন দিয়ে আগে যে দেখে দেখতে হবে কেননা এখান থেকে দু দু থেকে ফাইট দিলে মানে খেলাটা খুব টাফ হয়ে যাবে ওই জন্য চারপাশে দেখে খেলতে হবে এই সাইডে তখন ভাব কেউ নেই কিন্তু না থাকলে আবার চলে আসতে কতক্ষণ তো আমার <laughs> ওয়ালটা উঠে গেল তো এখানে ওয়াল পেলাম একটা অ্যান্ড কিছু ইয়ার এমো তো এটা বার হয় না কেন জোন থেকে বার হয়েছে বডি শট ও হো হো হো কি মারটা দিছো ভাই সব ঘরে উঠে আছে এখন ক্যাম্প করছে তো এটার আমি মার ট্রাই করবো গেনের দেওয়া দিই দেখা যাক দুটো গেনেট আছে কিছু হয় নাকি একটা আরে আরে রে আরে ও তো আমাদের ম্যাচ এখানে শেষ অ্যান্ড র্যাংডম ম্যানটা কই নামছে র্যাংডম ম্যানটা কীভাবে দেখো উপরে উঠে বসে আসছে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড বাই